সহজ আল্লাহর অশেষ রহমত এখন মানুষ জানতে পারছে আগে জানতো না উপরে উঠতে গেছে আল্লাহ আকবর বলতে হয় নিচে নামতে যে বলতে হয় সোহান আল্লাহ বলতে হয় এটা জানতো না এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বক্ষেত্রে একদিন ঘোষণা দিচ্ছে বিমানের মধ্যে বাংলাদেশ বিমান যে বিসমিল্লাহ মাজরেহা অমুল সাহা ইন্না রব্বিলা এটা পড়ছে আমি বিমান কুরুকে ডেকে বললাম বিমানে এটা বলা যাবে না এই দোয়া বলতে হবে না বলতে হবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন পরে ইউস বাংলাতে পড়ে নভয়ারে পড়ে বাংলাদেশ বিমানে পড়ে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেই পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আমি মাঝে মাঝে বলি যে শুধু মুখস্থ পড়ে না নিজেরাও পড়েও বিমানে ওঠার সময় তো পড়তে হবে এটা তো আমাদের শেখানোর জন্য তোমরা পড়ছো কিন্তু নিজেরাও ওঠার সময় পড়ে নেবে আগে আমাদের তো মুখস্থ আছে এইভাবে মুখস্থ করে নিয়েছি আলহামদুলিল্লাহ সে তো আমি সেদিনে কি করে তো বললাম যে এটা চলবে না এটা করতে হবে এখন দেখছে আলহামদুলিল্লাহ এটা হবে একদিন বাসে উঠে দেখছে বলছে বিসমিল্লাহ মাসরেহা অমর সাহা ইন্না রবিল্লাহ আমি বললাম যে এটা বলা যাবে না এখানেও বলতে হবে আপনারা জেনে নেন নৌকাতে হোক স্টিমারে হোক পানি জাহাজে হোক বিমানে হোক যে কোনো জানে ওঠার সময় পড়তে হবে সুবহানাল্লাযী সাখারানা হাযা এটা মুখস্থ করে নেবেন পানিতে ওঠার সময় নৌকা ওঠার সময় যে বিসমিল্লাহ মাসরেহা ও পড়তে হবে এই হাদিসটা জাল হাদিসটা কি জাল এটা কোরআনের আয়াত এটা ছিল নূহ আলাই সালামের সময় কিন্তু রসুল্লাহ সাল্লাম সৈনিক হাদিস ফিল বাহরে ওয়াল বাহার আল্লাহ রাসুল স্থল পথে জল পথে যখনই চড়তেন তখনই বলতেন সুবহানাল্লাযী সাখখারানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বুঝতে কথা এইটা মুখস্থ করে নেবেন আপনারা এটা পড়বেন তো আপনি কিভাবে কোন জায়গা থেকে ইসলামকে বের করে দেবেন মসজিদে যখন ঢুকলেন তখন বললেন কি আল্লাহ হে আল্লাহ তুমি আমার জন্য তোমার যত রহমতের দরকার আছে সব করে আবার যখন বের হচ্ছেন তখন কি বলবেন আল্লাহ বাড়ি থেকে যখন বের হলেন তখন কি বলবেন বিসমিল্লাহ

আহারে তাকে তো সমস্ত ফেতনা থেকে হেফাজত করা হয়েছে তাকে তো হেদায়ত দান করা হয়েছে তাকে তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট করে দিয়েছে আমরা কি বুঝলেন কথাটা যখনই বাড়ি থেকে বের হলেন তখন বলবেন কি বিসমিল্লাহ এইটা করলে শয়তান নিজেই বলে ওকে আর ক্ষতি করা যাবে না কারণ আল্লাহ তাকে কি করেছেন হেফাজতে নিয়েছেন আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন আল্লাহ তাকে যাবতীয় ফেতনা থেকে কি করেছেন সংরক্ষণ করেছেন ওরা ক্ষতি করা যাবে না এটা হলো ফজিল এটা হলো সংস্কৃতি যখনই আপনি পানি খাবেন পানি পান করবেন ডান হাতে পান করবেন তো বাচ্চাকে শেখাবেন না ডান হাতে খাবেন পয়সা শেখাবেন লোকবার যতবার খাবেন ততবার আলহামদুলিল্লাহ বলবেন এমনটাই বলতেন অথবা প্রথমে বিসমিল্লা শেষে কি বলবেন এখন তো খাওয়া শুরু করি প্লেটের মাঝখান থেকে কোথা থেকে প্লেটের মাঝখান থেকে বলছেন বিহা পাশ থেকে খাও মাঝখান থেকে খাও না কারণ বরকত নাজিল হয় প্লেটের মাঝখানে আর আমরা প্লেটের মাঝখান থেকে খাই তাহলে বরকত থেকে কি হয় বঞ্চিত হবে